যে মাধ্যমের দিয়ে আল্লাহ সুবাহানাহু তালার কাছে বুঝতে হবে আল্লাহর নৈকট্য হাসিল করতে হবে এরকম কোনো জিনিস আছে কি না কোরআন হাদিসের মাধ্যমে আমাদের এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানা তার কারণ ইসলামের এটার উপরে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আর আমরা দেখতে পারবো যে আরবের যারা মুশ্রেক এই আরবের মুশ্রিকরা এরা যে একিদা বিশ্বাসে তারা মুশ্রিক হয়েছে যে একিদা বিশ্বাসের কারণে তারা আরবের তারা মুশ্রিক নাম হয়েছে তাদের বিশ্বাস যদি আমরা দেখি তাহলে তাদের বিশ্বাসের ভিতরে আমরা এরকম কিছু বিষয় আমরা দেখতে পাই যেমন কোরআনুল কারিমে আল্লা সুবাহানহু তালা আরবের মুশ্রিকদের কিছু বিশ্বাসের কথা উল্লেখ করেছেন যে বিশ্বাসগুলি আমাদের সাথে এক অভিন্ন যেমন আল্লাহ হানা হুয়া তালার ব্যাপারে তারা কি বিশ্বাস করত যদি আরবের মস্তিকদেরকে জিজ্ঞাসা করা হতো যে আসমান এবং জমিনের মালিককে যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান এবং জমিনের মালিককে তাহলে ওরা বলতো অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহ আসমান এবং জমিনের মালিক হচ্ছেন আল্লাহ সুবাহ সামাই মান বিহিল আসমান এবং জমিনের বৃষ্টি বর্ষণের মাধ্যমে এই শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাওয়া জমি থেকে আবার ফসল উৎপন্ন কে কে করেন এটা যদি সেই আরবের মুশ্রিকদেরকে বলা হয় তাহলে ওই আরবের মুশ্রিকরা বলতো অবশ্যই আল্লাহ করেছেন অনুরূপভাবে বহু আয়াতে আল্লাহ সুবাহ তাদের কথা বলেছেন ওলা ইনসাল তাহম কে এই জমিন পরিচালনা করেন ওলাইন ইনসাল তাহম মাল খালাকুম তোমাদেরকে কে সৃষ্টি করেছে এটা যদি বলা হয় তাহলে আরবের মুশ্রিকদা বলতো লায়াকুল্লাহ অবশ্যই আল্লাহ তাহলে সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু করেন আল্লাহ খাদ্য দেন আল্লাহ রিজিক দেন আল্লাহ সব কিছু করেন আল্লাহ এটা যেমন আমরা বিশ্বাস করি তেমন আরবের মুশরিকরা ওই একই কথা বিশ্বাস করে তাদের বিশ্বাসটাও ঠিক এরকমই ছিল কিন্তু তাদের এই বিশ্বাসের সঙ্গে আর বিশ্বাস তাদের সম্পৃক্ত ছিল সেটা হলো আমরা একটি হাদিস থেকে যেমন জানতে পারি যে এই আরবের মুশ্রিকরা যখন তারা বাইতুল্লাহ শরীফ তয়াব করত বাইতুল্লাহ যখন তারা হজের মৌসুমে তারা যখন তয়াব করত তারা বলতো আল্লাহ মালাব্বাইক লা শারিক আলাকা লাব্বাইক লা শারিক আলাকা ইল্লা হুয়া তামলিকুহু আমা মালাক তারা এই একটি কথা তারা যুক্ত করত কি কথা যে আল্লাহ মালাব্বাইক হে আল্লাহ আমরা উপস্থিত আপনার কোনো শরিক নেই আপনি একক তবে আপনি যাকে মনোনীত করে শরিক করেছেন সে সারা আপনি যাকে নির্বাচিত করে শরিক করেছেন আপনি যাকে সম্পৃক্ত করেছেন আপনার সঙ্গে যাকে মিলায়ে নিয়েছেন এরকম যাদেরকে উলিয়া আউলিয়া বুজুর্গ নবীদেরকে আপনি সম্পৃক্ত করে নিয়েছেন এইগুলি হচ্ছে আপনার শরিক এছাড়া আপনার কোনো শরিক নেই তারা বিশ্বাস করতো তাহলে তাদের বিশ্বাসের ভিতর এরকম একটি বিষয় ছিল যে আল্লাহ সুবাহ শরিক করে নিয়েছেন আল্লাহ সাথে সম্পৃক্ত করে নিয়েছেন অলিয়া আউলিয়া বুজুর্গ নবী যেমন কোরআনুল কারিমে এসেছে ইয়াহুস ইয়াহুস নাসার এবং মুসা ইসা বিভিন্ন আলাই সালাতামের তারা ওসিলা বা তাদের মাধ্যম তাদের শরিক আল্লাহ সুবাহানাহু তালার সঙ্গে তারা করত পক্ষান্তর আমরা আরও বলতে পারি যে তারা বলতো কি আমরা হয়তো বলতে পারি যে তারা মূর্তি পূজা করে মূর্তির তারা মূর্তিকে দেবতা করে তারা দেবতা বানিয়ে তারা সেজদা করে বা আরও কিছু উপাসনা তারা করে আমরা এটা বলতে পারি যা আমরা করি না আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য এটা আমরা বুঝাতে চাই কিন্তু ভাইরা আমার আমরা লক্ষ্য করলে এখানে দেখব কোরআনুল করিমে সুরাত জুমারের তিন নম্বর আয়তে আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহ তাদের বিষয়টা উল্লেখ করেছেন যে তাদের এই মূর্তি পূজা তারা কেন করে এর কারণটা কী তারা বলতো মা না হুম কারা বলতো ওই আরবের মুশরিকরা যারা শির করতো এই মানুষগুলো বলতো কি আল্লাহ যাদের কথা কোরআনুল কারিমে বলেছেন যে মা না হুম দেখো আপনারা এদের ইবাদত এজন্যই করি ইল্লা লিউকরিবুনা ইল্লাহ হিজুলফা যেরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে তার কারণ আমরা তো গুনাহগার আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া কাছে চাইলে আমরা পাবো না তার কারণ আমরা গুনাহগার আমরা গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছি আমাদের দিকে আল্লাহ রুষ্ট মেজাজের দিক হয়ে তাকিয়ে আছে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন কিন্তু যারা আগের ভালো মানুষ যারা নেককার মানুষ পরহেজগার মানুষ যারা আল্লাহর নবী ওলি আউলিয়া ইয়াগুস ইয়াউস নাসার মুসা ইসা বিভিন্ন নবী আলাহি সালাতাম তারা তো ভালো মানুষ ছিল তাদের প্রাতিক তাদের মূর্তিগুলি বানাই আমরা তাদের এই জন্যই ভক্তি শ্রদ্ধা করি যে তারা আমাদেরকে আল্লাহ সুবাহানাহু তালার কাছে পৌঁছায় দিবে তাদের তারা আল্লাহর কাছে চাইলে আমাদের পক্ষে থেকে তারা যদি চায় আল্লাহ তাদেরকে ফিরাই দিবেন না কিন্তু আমরা যেহেতু গুনাহগার আমরা তো সরাসরি আল্লাহর কাছে চাইতে পারি না যেমন এখানে তারা একটা উদাহরণ তারা পেশ করত সেই মক্কার মস্টিকেরা একটা উদাহরণ পেশ করত দেখো আমরা কেসরা কায়সার বিভিন্ন বড় বড় যেগুলি রাষ্ট্রপ্রধানরা আছে রাজাবাদশারা আছে তাদের কাছে তো আমরা ইচ্ছা করলে সরাসরি যেতে পারি না তাদের কাছে যাওয়ার জন্য আমাদের বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয় আমাদের উজিরের প্রয়োজন হয় নাজিরের প্রয়োজন হয় বা আমাদের মূর্তির মানিস্টারের প্রয়োজন হয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাহলে আমরা সরাসরি আল্লাহর কাছে প্রধান দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যেতেই যদি আমাদের এতগুলি মাধ্যম লাগে তাহলে আল্লাহ হানা হুয়া তালার কাছে যেতে কেন মাধ্যমের প্রয়োজন হবে না কিন্তু ভাইরা আমার এই উদাহরণ এই মেশাল আমরা দেই এই যুক্তি আমরা পেশ করি কিন্তু এই যুক্তির ভিতরেই আমরা বহু শ্রেক আমরা লক্ষ্য করতে পারি একটু লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো সেটা হলো যে এখানে প্রথম নাম্বার শির কাশে যে আমি আল্লাহ সুবাহানাহু তালার সঙ্গে দুনিয়ার কোনো মানুষকে দুনিয়ার কোনো বাদশাহ রাজা বাদশাহকে আমি এখানে সম্পৃক্ত করেছি এটা হলো এক নম্বর শির্ক আর আরেক নম্বর শির্ক হচ্ছে আল্লাহ সুবাহানাহু তালার এই দুনিয়ার যে সিস্টেম আল্লাহ দিয়েছেন রাজা বাদশাহকে সিস্টেম কোনো মানুষ অন্য কোনো মানুষের গোপনীয় খবর জানতে পারে না কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালা জানেন দুনিয়ার রাজা বাদশাহ প্রধানমন্ত্রী এদের কাছে গেলে মাধ্যমের কেন প্রয়োজন হয় এজন্যই প্রয়োজন হয় যে এরা আমাদেরকে চিনে না আমাদের সম্পর্কে জানে না তাই তাদের নিকটে যেতে আমাদের মাধ্যমের প্রয়োজন হয় এই জন্য আমাদের মন্ত্রীর প্রয়োজন হয় এজন্য আমাদের উজির নাজিরের প্রয়োজন হয় কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালা এরকম না আল্লাহ সুবাহানা হুয়া তালা সকলকে চিনেন আল্লাহ আলিম বিজাত সুদূর শুধু মানুষের পরিচিতই নয় শুধু মানুষের অবায়বই আল্লাহ চিনেন না আল্লাহ একজন মানুষের কলবের অন্তরের ভিতরে কি অবস্থা হচ্ছে সেটাও আল্লাহ সুবাহানা হুয়া তালা সে সম্পর্কেও জানেন শুধু তাই নয় আল্লাহ হু ওয়া তালা মানুষের সব কিছু গায়েবের সংবাদ পর্যন্ত আল্লাহ সুবাহানা হুয়া জানেন এটা তাহলে আর দুনিয়ার বাদশারা জানে না যার কারণে তাদের কাছে যেতে মাধ্যমের প্রয়োজন হয় কিন্তু আল্লাহ সকলকে চিনে সকলকে জানে যার কারণে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে যেতে আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সরাসরি আল্লাহর কাছে চাইলেই হবে উজিবুদ্দাহ দাহান আল্লাহ বলছেন বান্দা তুমি আমার নিকটে চাও তুমি আমার নিকটে চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমার কাছে যেতে দেরি নয় তোমার কাছে আমি যেন তোমার নিকটে অতি নিকটে তোমার শাহী রগের নিকটে তোমার ঘাড়ের কাছেই আমি আল্লাহ তাআলা তোমার নিকটে আমি থাকি সুতরাং আমার কাছে আমার কাছে চাও চাওয়ার সঙ্গেই আমি তোমার ডাকে সাড়া দেই ওয়াগাত্মকের এখানে আরেকটা বিষয় আসে যে দুনিয়ার রাজাবাদশার কাছে যদি যাদের পরিচিত লোক আছে যেমন পরিচিত তার ছেলে তার মেয়ে বা তার আপন জন যারা আছে প্রধানমন্ত্রীর কাছে যেতে তাদের অনুমতি লাগে না কেন অনুমতি লাগে না আমাদের যেমন যেতে অনুমতি লাগে তাদের কেন অনুমতি লাগে না তার কারণ প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী তাকে চিনে প্রধানমন্ত্রীর <coughs> গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদেরকে প্রধানমন্ত্রী চিনে সুতরাং যাদেরকে চিনে তাদের কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যেতে কোনো প্রয়োজন পড়ে না কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এই জন্য আল্লাহ সুবাহানবতাল আমাদের সকলকে চিনেন সুতরাং তার নিকট চাইতে তার নিকট প্রার্থনা করতে তার নিকট কিছু আবদার করতে আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হবে না অন্য আয়তে আল্লাহ সুবাহানাহু তালা সে আরবদের আরবের মুশরিকদের আরও কিছু বিস্তারিত আলোচনা করেছেন যে তাদের অবস্থা এরকম যে তারা বিশ্বাস করতো ও হা উলাই সুফাউনা ইন্দাল্লাহ দেখো আমরা এই যে মূর্তিগুলো এই যে ভালো ভালো মানুষদের আমরা যে পূজা করি তাদেরকে সম্মান করি তাদেরকে ইজ্জত করি তাদের ভোগ দেই তাদের যে আমরা এই খাদ্য খাবারগুলি দেই তাদের সম্মান করি কি জন্য হাউলাই সুফা ইন্দাল্লাহ এরা আল্লাহ সুবাহানা হুয়া তালার নিকটে আমাদেরকে সুপারিশ করবে আমাদের সুপারিশ করে আমাদেরকে পার করে নিবে আমাদেরকে তরায়ে নিবে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে তারা জান্নাতে পৌঁছায় দিবে এই যে আকিদা বিশ্বাস তাদের রয়েছে ভাইয়েরা আমার আরবের মুশরিকরা যদি এই আকিদা বিশ্বাসের কারণে এই বিশ্বাস নীতির কারণে যদি তারা মুশরিক হয়ে থাকে তারা যদি শিরকারী হয়ে থাকে তাহলে আমি আপনি যে এরকম বিশ্বাস করি যে আমি অমুক হুজুরের হাতে বয়াত হয়েছি অমুক পীরের হাতে আমি ভয়াত হয়েছি অমুক মানুষকে আমি আমার ওস্তাদ হিসাবে মেনে নিয়েছি অমুক হুজুর আমার আছে সে আমাকে পার করে নিবে সে আমার আমি যাই করি না কেন সে আমাকে কিয়ামতের দিন পার করে নিবে আমাকে হাসন নাসনে আমাকে পার করে দিবে কবরে আমি যাতে দেরি কবরে আমার হুজুর আসতে দেরি নয় অনেক ওয়াজে আমরা এরকম শুনি যে তুমি কবরে গিয়েছ সোয়াল মনকার নকির আসতে তোমার দেরি এর আগে তোমার খাজা বাবা গাজা বাবা হিকান শিকান আসে উপস্থিত হবে আমরা এই যে কথাগুলি বলি ভাইরা আমার এটা হলো আরবের মশরিকদের এরকম বিশ্বাসের কারণে যদি তারা মশরেক হয়ে থাকে তাহলে আমি যে এই বিশ্বাস করি তাহলে আমার অবস্থাটা কি হবে একটু নিজে আমরা ভেবে চিনতে আমরা দেখতে পারি আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের এই কথাগুলি বুঝার এবং আমাদেরকে একটা সহি আকিদার উপর থেকে আমাদের এ জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়াখরিদাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন